অনেক দিন পর আমাদের সাইডের বাস স্ট্যান্ডে আমরা সবাই বসে আড্ডা দিয়েছি এবং কি তারা বলল বন্ধু বান্ধব যে তুই বাসি বাজাস একটু শোনা তো সেই মূল্যে আর কি আমরা একটু মজা এনজয় ভিডিও বানাচ্ছি আর কি Vah vah vah vah. vah.